গহীন সাগরে ভেসে উঠেছে এক টুকরো বাংলাদেশ বালিয়াডিতে আছে ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া সম্প্রতি পটুয়াখালী কুয়াকাটার অদূরে বঙ্গোপসাগরের গহীনে জেগে ওঠা নতুন দ্বীপ চর বিজয়ের দৃশ্য এটি চারিদিকে অথই জলরাশি তার বুকে এক টুকরো ভূমি সকাল থেকে সন্ধ্যা হরেক রকম পাখির অবাধ বিচরণে মুখর সূর্যের আলোতে চিকচিক করে ঢেউ খেলে যায় বালিয়াড়িতে ছড়া শিউলি ফুলের মতো বিছিয়ে অসংখ্য লাল কাঁকড়া নীল দিগন্তের মাঝে এক অপরূপ সৌন্দর্যের হাতছানি এ যেন এক ভিন্ন বাংলাদেশ সমুদ্র সৈকত কুয়াকাটার গঙ্গামতি থেকে দক্ষিণ পূর্ব কোণে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে গভীর সাগরে জেগে উঠেছে এমনই এক মনোমুগ্ধকর এক দ্বীপ সম্প্রতি ভ্রমণ পিপাসুদের একটি দল দ্বীপটির সন্ধান পায় জেলেদের মুখে বিবরণ শুনে পাঁচই ডিসেম্বর তারা দ্বীপটিতে যান জেলেরা স্থানীয়ভাবে দ্বীপটির নামকরণ করেন হাইয়ের চর হাইর হলো মাছ ধরার জন্য জেলেদের নির্ধারিত সীমানা তবে পর্যটক দলের সদস্যরা দ্বীপটির নাম দিয়েছেন চর বিজয় বিজয়ের এই মাসে আবিষ্কার বলেই এই নাম দ্বীপে তারা জাতীয় পতাকা উত্তোলন করেছেন দ্বীপচরটির পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে এবং নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের সম্ভাব্যতা নিশ্চিত করতে কুয়াকাটার স্থানীয় প্রশাসন বনবিভাগ সহ বিভিন্ন সংগঠনের লোকজন নিয়ে পৌর প্রশাসন সম্প্রতি চরটি প্রদর্শন করেছে এবং আনুষ্ঠানিকভাবে নতুন চরের নামকরণ করা হয় চর বিজয় অসংখ্য পাখির বিচরণ দ্বীপটিকে আরও মোহনীয় করে তুলেছে দ্বীপে যাওয়া পর্যটকদের দলটিতে ছিলেন ঢাকার সীমা আক্তার ও তার স্বামী সীমা আক্তার বলেন আমরা দেশের বিভিন্ন স্থানে গিয়েছি কিন্তু গভীর সমুদ্রে এমন নয়নাভিরাম একটি দ্বীপ আছে সেটা কল্পনাও করিনি কী যে ভালো লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারছি না যেন এ এক অন্য ভুবন চোখে না দেখলে বিশ্বাস হবে না আমাদের দেশে এমন একটি দ্বীপ আছে স্থানীয় জেলেদের বর্ণনা মোতাবেক বর্ষাকালে পুরো দ্বীপটি সাগরের জলরাশিতে ঢাকা পড়ে যায় শীত মৌসুমে উঁকি মারে এ সময় প্রান্তিক জেলেরা এই দ্বীপে যান তারা ডেরা তৈরি করে মাছ শিকার ও শুটকি করার জন্য এখানে তিন মাস থাকেন দ্বীপটি পূর্ব পশ্চিমে লম্বা দৈর্ঘ্যে প্রায় দশ কিলোমিটার প্রস্থে তিন কিলোমিটার তবে জোয়ারের সময় দৈর্ঘ্যে তিন কিলোমিটার এবং প্রস্থে এক কিলোমিটার হয় গঙ্গামতী এলাকার জেলে আলতাফ হোসেন বলেন সাধারণত গঙ্গামতী ও কাওয়ারচর এলাকার জেলেরাই এ এলাকায় মাছ ধরেন বছর পাঁচেক আগে থেকে চরটি দৃশ্যমান হতে থাকে ক্রমে এটি জাগতে থাকে এবং বছর দুয়েক আগে পুরোপুরি দৃশ্যমান হয় এরপর থেকেই জেলেরা মাছ শিকার ও সুটকি তৈরির জন্য দ্বীপটিতে আসেন কুয়াকাটার সি ট্যুরিজম নামের একটি প্রতিষ্ঠানের উদ্যোগে ওই পর্যটকদের দলটি সম্প্রতি দ্বীপটিতে যায় কুয়াকাটা সি ট্যুরিজমের কর্মকর্তা ও কুয়াকাটা ট্যুরিস্ট বোর্ড মালিক সমবায় সমিতির সভাপতি জনি আলমগীর একটি পত্রিকাকে বলেন কুয়াকাটার অদূরে এত সুন্দর একটি চর জেগে আছে তা আগে আমাদের অজানা ছিল জেলেদের কাছে শুনে আমরা সম্প্রতি একটি দল নিয়ে ওই চরে যাই চরের সৌন্দর্য আমাদের বিমোহিত করে বিজয়ের মাসে চর আবিষ্কার হওয়ায় আমরা এর নতুন নাম দিয়েছি চর বিজয় পর্যটক দলের সদস্যদের বর্ণনা অনুযায়ী লাল কাকটা আর গাংচিল সহ হরেক পাখির বিচরণ ও উড়াউড়িতে দিনভর মুখর থাকে চরটি সূর্যাস্ত সূর্যোদয়ের সময় অপরূপ দৃশ্যের দেখা মেলে তবে দ্বীপে কোনো গাছপালা নেই শুধু বালু আর বালু কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা বলেন উদ্যোগী কয়েকজন আলোকচিত্রী ছবি তুলতে গিয়ে জেলেদের কাছে এই চরের খবর পান এবং তারা বিষয়টি জানালে স্থানীয় পর্যায়ের সর্বস্তরের লোকজন নিয়ে ওই নতুন চর পরিদর্শনে আসি যেহেতু বিজয়ের মাসে এই চরে এসেছি তাই সবাই মিলে এই চরের নামকরণ করা হয় চর বিজয় এছাড়া ওই দিনই অতিথিরা সবাই মিলে আনুষ্ঠানিকভাবে এই চরে পাঁচশো ম্যানগ্রোভ প্রজাতির গাছের চারা রোপণ করি